আজকে আমরা তাহলে দেখি কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয় কারণ আমরা অনেকে আছি যারা নতুন এখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না কারণ ফাইবারের ভিতরে কিছু জিনিস তারা নতুন আপডেটের পরে নিয়ে আসে কিছু কিছু ক্যাটাগরিতে আমরা চাইলে গিক তৈরি মানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না কারণ যেমন আপনি চাইলে যেমন আমরা অর্গানিক প্রমোশনের সার্ভিসটা দিতাম এই ধরনের সার্ভিস তারপরে ধরেন ইউটিউবের যে সার্ভিসগুলো আছে মনিটাইজেশন সার্ভিস এইগুলো দিয়ে আমরা চাইলে কিন্তু আমাদের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না যেমন প্রমোশন সার্ভিস নিয়ে আমরা কোনো প্রকার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না কিন্তু সেটাই আমরা সেই সার্ভিসগুলোই আমাদের গিকে দিব কিন্তু আমাদের টার্গেট থাকবে হ্যাঁ ফিরোজ ভাই আপনি একটু কাইন্ডলি স্টপ হয়ে যান তো আমাদের চিন্তা চেতনা থাকবে যে আমরা যেন টোটাল কথা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করব সেখানে আমরা আমাদের সার্ভিসগুলোই দিব কিন্তু আমরা অ্যাকাউন্ট তৈরি করব সেটা অন্যরকমভাবে যেন আমাদের যে ফাইবারের যে রুলস আছে এখন বা এখন যে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে দেন এরকম না অনেকে আছে যারা অ্যাকাউন্ট করে অনেকে আছে অ্যাকাউন্ট করতে পারে না কারণ কিছু কিছু ক্যাটাগরির উপর নিষিদ্ধ বুঝছেন নিষিদ্ধ দিয়ে দিছে যে এই ধরনের ক্যাটাগরির উপরে আপনি কোনো প্রকার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না যখন অ্যাকাউন্ট তৈরি করা শেষ হবে সাথে সাথেই বলে দেয় অথবা গিক তৈরি করার সময় প্রবলেমটা করে তো আমরা যদি আমাদের প্রোফাইলটা একশো পার্সেন্ট করতে পারি বা নব্বই পার্সেন্ট করতে পারি আর সমস্ত ইনফরমেশন যদি আমরা সঠিক দেই তাহলে দেখা যাবে আমাদের অ্যাকাউন্টটা সঠিকভাবে হয়ে যাবে এবং কোনো প্রকার সমস্যা হবে না আমরা মানে একশো পার্সেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারবো তো দেখি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো আমরা সরাসরি আমি একটা জিমেল তৈরি করব তো আমি জিমেল তৈরি করার জন্য এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট তৈরি করি অ্যাকাউন্ট তৈরি করব এখান থেকে এখানে কার জন্য ব্যক্তিগত ব্যবহারের জন্য আপনার সন্তানের জন্য আপনার ব্যবসা অথবা অফিসের জন্য ওকে আমার ব্যক্তিগত জন্য তাহলে আমি প্রথমটা সিলেক্ট করব করে এখানে আমি একটা নাম দিব নামটা এটা হারুন ভাই না ওকে আমি নামটা কপি করি হারুনুর রশিদ রশিদ ওকে রশিদ হারুনুর রশিদ রশিদুল নাকি হারুনুর রশিদ হ্যাঁ হারুনুর রশিদ ভাই আছেন একটু নাম মুম দেখেন উল্টাপাল্টা হইতে পারে ঠিক আছে মিলিয়ে দেখেন যে ঠিকঠাক আছে কিনা হারু নূর আমি দিয়ে দিলাম একশো উনিশ এটা হচ্ছে জিমেলটা একটু মানে ছোটো রাখার ট্রাই করবেন কারণ হচ্ছে অনেক বড় জিমেল আপনারই লিখতে সমস্যা হবে দেখি নেয় কি না নেয় নাই তাহলে আমি আরেকটা নয় বসাই দেখি নেয় কি না এটাও নেয় নাই তাহলে হারুনুর রশিদ দুই হাজার ওকে দুই হাজার বাইশ ইউজ করি eight eight seven seven okay এটা নিছে তো এটা নেওয়ার পরে অবশ্যই আমরা যখন জিমেল তৈরি করব জিমেলের পাসওয়ার্ড এবং হচ্ছে আমাদের ফাইবারের পাসওয়ার্ড অ্যাকুরেট পাসই মানে দেওয়ার ট্রাই করব অ্যাকুরেট পাসওয়ার্ড যেমন সেম যেন হয় তো অবশ্যই এগুলো স্ট্রং থাকা বেটার আর এগুলো চেঞ্জ করে নিয়ে সমস্যা নেই এখন যেহেতু নতুন চেঞ্জ করতে প্রবলেম হলে মানে সমস্যা নেই আপনি একটা ভিডিও দেখে চেঞ্জ করে নিন আপাতত আমি এটার উপর বেস করে আমি একটা পাসওয়ার্ড ম্যাক করে দিতেছি যেটাতে আপনি ইয়া করতে পারবেন হ্যাঁ কাজ চালায় নিতে পারবেন মোটামুটি স্ট্রং থাকবে তো ধরেন আমি আপাতত দিয়ে দিলাম এই পাসওয়ার্ডটা আমি ইউজ করলাম হ্যাঁ এটা একটু কপি করে রাখেন আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম আবার ভিডিওতে তো থাকবে চাইলে এটা চেঞ্জ করে নিন জিমেল কোনটা জিমেল হচ্ছে এটা এটাও আমি দিয়ে দিলাম জুমে চ্যাট বক্সে দিয়ে দিয়েন তো এগুলো নোটপ্যাডে রেখে দিয়েন এবার আমি পাসওয়ার্ডটা কপি করব কেন পাসওয়ার্ডটা এটা দিলাম কারণ এটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হয় তা না হলে প্রবলেম করে ওকে এটা দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার পাসওয়ার্ড দেখান চাইলে আমি এটা দেখতে পারি দেখাতে পারি অথবা না চাইলে না দেখাতে পারি ওকে এটা আমি সম্পূর্ণ ক্রিয়েট করার পরে আমি যেটা করব পরবর্তী পৃষ্ঠাতে চলে যাব আমার বয়স তো এক শোনা যাইতেছে নাকি কারো সমস্যা হইতেছে হ্যালো না ক্লিয়ার ওকে তাহলে হারুনুর রশিদ ভাই আপনি একটা নাম্বার বলেন zero one seven zero one nine six seven zero six one six on okay recovery mail থাকলে আমরা এটা দিতে পারি অথবা না চাইলে থাক আপাতত এটা স্কিপ স্কিপ করে চলে চলে যেতে পারি আপনার বয়সটা কত হ্যাঁ না ডেটটা বলেন ফাইভ বারো ডিসেম্বর কত ওয়ান ডবল নাইন ওকে এটা হ্যাঁ ত্রিফল লাইনই দিছি আমি বুঝতে পারছি সমস্যা নাই পুরুষ নাকি আরও কোনো কিছু আছে এটার ভিতরে তো যাই হোক ওকে পরবর্তীতে যাই তো এবার আপনাকে একটা মেসেজ পাঠাচ্ছি আমি ওইটা একটু দেন হ্যাঁ দেখেন একটা কোড গেছে ছয় ডিজিটের সেটা আমাকে দেন বলেন two two double zero three double double three zero সাতটা তো হয়ে যাইতেছে টু টু বুঝি নাই দুইশো তিনশো তিরিশ দুইশো তিনশো তিরিশ হ্যাঁ। ওকে তো এটা হয়ে গেছে আমরা অ্যাকাউন্টটা আমাদের জিএমএল অ্যাকাউন্টটা কমপ্লিটলি করে ফেলছি তো আমরা কিছু সেটিং করে নিই আপাতত আপনি যেটা করবেন এই জিমেলটা খোলার পরে আপনি একটু টু স্টেপ ভেরিফিকেশনটা করে নিন হ্যাঁ তাহলে আপনার জিমেলটা পুরো সেভ হয়ে গেল নো থ্যাঙ্কস দেওয়া উচিত ছিল ওকে যাই হোক আমি এগুলো ইউজ করব না ওকে আমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এখন একটা আমি কাজ করি আমি যদি আমার এই সার্ভার থেকে ডাইরেক্ট অ্যাকাউন্ট করি তাহলে আমার প্রবলেম হবে কারণ হচ্ছে আমার এর আগে একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করছি আমি তো আমার এখানে ইউজ করতেছে আমাকে যেটা করতে হবে এনকম মোডে যাইতে হবে তো আমি আপাতত এগুলো করে ফেলি তারপরে আমি দেখাইতেছি কেমনে কি করতে হবে আপনারা যদি ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করতে চান তাহলে এরকম প্রবলেমে পড়তে পারেন যদি আপনার কোনো পূর্বে অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে এত ঝামেলা করে কেন রিমোভ রিমোভ যাও ওকে তো এটা আমি সবগুলো টিক দিয়ে দিই আপাতত ওকে হয়ে গেছে এবার আমি যেটা করব এখান থেকে অ্যানকম মোডে চলে যাব আর এখান থেকে আমি লিখব fibre fibre fibre dot com এটা লেখে আপনারা এখানে সার্চ করবেন ফাইবারের ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইট ফাইবার ডট কম এখানে আমরা চলে আসবো ডাইরেক্টলি তো এখানে আসার পর আমাদের যেটা করতে হবে এখানে দুইটা অপশন আছে সাইন ইন এবং জয়েন তো আমরা যেটা করব যেহেতু আমাদের পূর্বে কোনো অ্যাকাউন্ট নাই তাহলে আমরা যেটা করবো জয়েন ইনে ক্লিক করব আমরা জয়েন ইনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে একটা মেল দিতে বলবে মেলটা আপনাকে দিতে হবে এখান থেকে তো আমরা যেটা করি এখান থেকে একটা মেল নিয়ে আসি ধরেন আমার যে মেলটা আছে এক সেকেন্ড তো আমি এখানে আমার মেলটা দিয়ে দিব ও oh সেট আমি কোনটা দিতেছি এটা না হারুর রশিদ ভাইয়ের জিমেলটা কই এই যে এটা তা বলা আমার নাম দেখুলি নাই ওকে নামটা হচ্ছে এটা হারুনুর রশিদ তো আমি এটা দিয়ে সেমভাবে এখানে না কপি করব। কপি করে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এবার এখানে একটা ইউজার নেম দিতে বলবে ইউজার নেম জিনিসটা হচ্ছে যেটা আপনার প্রোফাইলের ফটোর নিচেই থাকবে সেটার বলে ইউজার নেম কখনো কখনো আপনি জিমেল দিয়েও ঢুকতে পারবেন অথবা ইউজার নেম দিয়েও ঢুকতে পারবেন তো আমরা যেটা করবো এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দিব আমি দিয়ে আপাতত আপনার জিমেলে যেটা আছে Harunur Rashid eight eight seven seven এটা কি চলবে আপনার হ্যালো ওকে ওকে তাহলে আমি পাসওয়ার্ডটা এবার দিয়ে দিই আমার যে পাসওয়ার্ডটা আছে জিমেলে সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম এগুলো চেঞ্জ করে নিন হ্যাঁ তো দিয়ে দিলাম দিয়ে এবার জয়েন ইনে ক্লিক করব আর চাইলে কেউ ঢুকতে পারবে না কারণ হচ্ছে আপনার কাছে ইয়া চাইবে হ্যাঁ কোড চাইব তো এগুলো আমি আপাতত এবার এখানে আমি আমার জিমেলটা ওপেন করি এখানে টু স্টেপ ইয়া আপনার একটা ভেরিফিকেশন কোড আসবে মানে আপনি যে অ্যাকাউন্ট করছেন সেটার একটা কোড আসবে তো আমি এখানে সাইন ইন করি আমার জিমেলটা আবার অ্যানকাম মোডের থেকে sorry Harunur Rashid eight eight seven seven পাঁচশো হচ্ছে এটা তো আমার জিমেল এখানে অ্যাড হয়ে গেছে আমার বাকি ব্রাউজারগুলো আমি কেটে দিতেছি আপাতত আমার ওগুলো লাগতেছে না তো হয়ে গেছে ওকে তো আমি এখান থেকে আমার জিমেলটাতে চলে যাব জিমেল জিমেল দাতারি কম আমার কি এটাতে ইয়াহু আছে নাকি ওকে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তো আছেই আমার তাড়াতাড়ি সহজ পদ্ধতি থিয়ে আমি বিদ্যা করতেছি তো যাই হোক ব্যাপার না তো আমি জিমেল আসলাম এবার আমার জিমেলে একটা নোটিফিকেশন কোড আসার কথা দেখে আসছে কিনা আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ওকে প্রোফাইলে ক্লিক করার পরে এখনও কোনো আমার টু স্টেপ ভেরিফিকেশন কোড আস মানে হ্যাঁ আসছে আসছে আসছে সরি এখানে দেখেন আমাদের একটা নোটিফিকেশন আসছে বলতেছে অ্যাক্টিভ আমাদের জিমেলটা রিয়েল কিনা সেটাকে অ্যাক্টিভ করে মানে বলতেছে যে তুমি আগে তোমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নাও তোমার জিমেলের একটা কোড পাঠাইছে তারা বা একটা লিঙ্ক পাঠাইছে তো আমরা দেখি আগে লিঙ্কটা আসছে কিনা এখানে আসে না কেন জিমেল বুঝলাম না জিমেল ডট কম তো আমি আগে আমার জিমেলটা চেক করি হ্যাঁ হ্যাঁ ওকে চলে আসছে তো আমরা দেখেন এখানে একটা মেসেজ আসছে বলতেছে তোমার ফাইবার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নাও যদি আমরা জিমেলের নোটিফিকেশন এটা যদি আমাদের ফাইবারে এটা প্রথমে দেখাবে যদি আমরা অ্যাক্টিভ করি সেক্ষেত্রে এটা দেখাবে না হ্যাঁ আগে আমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে এটা অ্যাক্টিভ করা এই লিঙ্কটাতে এসে অ্যাক্টিভ করা অ্যাক্টিভ যখন করব আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি ধরেন আপনার চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখানে এসে অ্যাক্টিভ করে নিব অবশ্যই যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখন অবশ্যই ওই ওই ব্রাউজারের ভিতরে আপনার কি আপনার জিমেলটা রাখবেন তাহলে কি খুব সহজেই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে পারবেন বা অ্যাক্টিভ করে নিতে পারবেন অ্যাপ্রুভ এখনও হয় নাই অনেক কাজ আছে তো দেখেন যখন আমরা এখানে অ্যাক্টিভে ক্লিক করব সাথে সাথে এখানে দেখেন লেখা আছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট দেখছেন এটা বলবে ঠিক আছে আমরা এবার যা করব আমাদের যেহেতু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা চাইলে এখানে রিপ্লেস করে দেখতে পারি এটা চলে যাবে দেখবেন চলে গেছে তো আমাদের ফার্স্ট কাজ থাকবে আমাদের প্রোফাইলটা ভালোভাবে সাজানো আমাদের এখানে অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে আগে দেখতে হবে তো আমরা দেখি প্রথমে আমাদের এখানে কি লিখবেন যেহেতু আপনাকে একটা ছবি দিতে হবে প্রফেশনাল আপনার কি একটা প্রফেশনাল ছবি আছে হারুনুর ইয়া ফিরোজ হারুনুর রশিদ ভাই হ্যাঁ, ওকে তাহলে একটু পাঠান তার আপনি আপাতত পাঠাইতে থাকেন পাঠায় আমার বইলেন আমি আপাতত এখান থেকে আমি বাকি কাজগুলো করে ফেলি এখানে আমাদের একটা কি আমরা বলি টাইটেল দিতে হবে মানে টাইটেল এটা হচ্ছে আমরা স্টোরি বলে পারি প্রথমে যেটা থাকে আপনি একটা বায়ার যখন আপনার প্রোফাইল আসবে তখন বায়ার কিভাবে বুঝবে যে আপনি কি ধরনের সার্ভিসগুলো দেন সেটা কিভাবে বুঝবে এই শর্ট স্টোরির মাধ্যমে শর্ট ইয়ের ভিতরে শর্ট স্টোরির মাধ্যমে বায়ার বুঝবে যে আপনি এই সার্ভিসটা দিতেছেন তো আমরা এখানে ফার্স্ট টাইমই লিখতে পারি আমি লিখতে পারি হচ্ছে ধরেন professional okay professional professional SEO professional SEO professional okay আমি এসিওটা e পরে দিয়ে দিই আগে দিয়ে দিই SEO professional SEO professional digital digital marketer marketer marketer SEO professional digital marketer and আমরা ইউটিউবটা দেখি ট্রাই করতে পারি কিনা YouTube YouTube expert okay SEO professional digital marketer and YouTube expert হ্যাঁ বলেন আপনি ই দিছেন ছবি দিছেন কোথায় দিছেন এটা তো ভাই প্রফেশনাল ছবি না এটা এটা হবে না হ্যাঁ আপাতত এরকমই থাক এটা হবে না আমি যদি আচ্ছা, হ্যাঁ আমি আপাতত আমি আপনাকে দেখাই প্রফেশনাল ছবি কীরকম হয় তো আপনি এখানে যে সার্চ করবেন গুগলে প্রফেশনাল প্রফেশনাল ফটো তো এটা লেখে যখন সার্চ করবেন তখন আপনি এখানে ছবিতে আসবেন আপনি একটু স্টুডিওতে যাবেন অথবা কোনো একটা ভালো একটা জায়গায় যাবেন যাইয়া আপনি জাস্ট একটা এরকমভাবে ছবি তুলে নিয়ে আসবেন ছবিগুলো কী টাইপের হয় এখানে দেখেন পুষ্টভাবে দেওয়া আছে অনেক টাইপের ছবি দেওয়া আছে আর যখন ছবিগুলো তুলবেন অবশ্যই মুখের দুই পাটি দেখা যাবে দেখেন এই একটা ছবি খুবই ভালো কিন্তু একটা ছবি দেখেন চুলগুলো অনেক ভালোভাবে স্টাইল করা আছে মুখের দুই পাটি দেখা যাচ্ছে হাসি আছে মুখের ভেতর এরকম টাইপের ছবি এবং পিছনে চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড আপনি ছবি তুলে নিয়ে আসেন জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবেন যে কোনো ধরনের কালারে ব্যাকগ্রাউন্ড করা যাবে দেখেন এগুলো হচ্ছে প্রফেশনাল ছবি এখানে আপনি চাইলে নর্মাল ফর্মাল ড্রেসে যেতে পারেন অথবা স্টুডিওতে যাইতে বলে মানে যাইয়া বলতে পারেন যে আমাকে একটা ছবি তুলে দেন ট্রাই কোড পরে সেটাও হবে আর যদি সেটাও যদি না পারেন তাহলে নর্মালি একটা টি শার্ট পরে যায় এখানে ছবি তুলে নিয়ে আসেন জাস্ট এগুলো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা আমরা করে নিতে পারবো ঠিক আছে আপাতত আপনার ছবিটা যেন পুষ্ট হয় এবং ক্লিয়ারলি হয় আপনি যেটা তুলছেন মোবাইলের সামনের ক্যামেরাতে তুলছেন এটা আপনার হাত দুইটা কাটা গেছে ঠিক আছে মাথার ইউটা ঠিক নাই তো একটু ভালোভাবে ছবি করেন করেন এরকম ছবি টাইপ লাগবে হ্যাঁ এরকম দেখেন এখানে অভাব নাই ছবির বুঝছেন ব্যাপারটা হ্যালো কেউ কেউ আছে যারা সাকিব খানের ছবি ইউজ করতেছে ফাইবার অ্যাকাউন্টে আমরা অনেক এই জায়গায় দেখছি সাকিব খান চলে আসছে ফাইবার মার্কেট প্লেসে অনেক কাহিনী চলতেছে তো আপাতত ভালো একটা ছবি আপনারটা ইউজ করেন আপাতত সাকিব খানের ছবি ইউজ করার দরকার নাই তো এখানে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে যখন আমরা কাজ করব এখানে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে ডেসক্রিপশনটা আপনার মতো করে লিখবেন আমি আপাতত একটা স্যাম্পলই লিখে দিতেছি চাইলে এটা ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে কিছু অ্যাড করে নিতে পারেন তো এখানে আমি একটা লিখি আয়াম এক সেকেন্ড নোটিফিকেশন আসছে কোনো একটা কিছু step complete your your on set up away complete your profile with the click না ঠিক আছে বুঝলাম তো আপলোড ফটো ওকে এগুলো দিতে বলতেছে দিবনি সমস্যা নাই টেনশনে কিছু নাই তো আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখব I am digital digital marketer marketer and SEO SEO professional professional এটা হচ্ছে আপনার ফার্স্ট স্লোগান এটা আপনি দিয়ে ফুল স্টপ দিয়ে অবশ্যই স্পা মানে একটা স্পেস দিবেন কারণ অনেকেই আছে যারা ডেসক্রিপশন লেখার পরে এগুলো লাগানো থাকে হ্যাঁ অবশ্যই এগুলো ক্লিয়ার রাখবেন দেখা যাবে এখানে এরপরে যদি আপনি কোনো কিছু লেখেন সেটা লিঙ্ক তৈরি হয়ে যাবে তো লিঙ্ক তৈরি করা যাবে না অবশ্যই মানে একটা স্পেস রেখে তারপরে নেক্সট ট্রাই করবেন ওকে আমরা ফার্স্টে কি বলে দিলাম আমি একজন ডিজিটাল মার্কেটার এবং এসিও প্রফেশনাল e তো আমরা এখানে দুইটা সার্ভিস দিব ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আমাদের যতগুলো কাজ শিখবো সবগুলোই পড়বে এসিওর ভিতরেও এসিওর ভিতরেও ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং এসিওর ভিতরে পড়ে তারপরে এসিও স্পেশালি e মানে স্পেশালিভাবে বলে দিতেছে আলাদা তো আপাতত আমি এটা বলে দিলাম বায়ারকে একদম পরিষ্কার করে বলে দিলাম আমি কি কি পারি বা কি কি করব তো সেমভাবে এখানে লিখতে পারেন আই ক্যান ডু অথবা লিখতে পারেন expert in I am also expert in আরও অনেক কিছু লেখা যায় হ্যাঁ আপনি এখানে প্রথমে আপনি যেটা করবেন ফার্স্ট আপনি কি কি পারেন সেটা বলবেন তারপরে সাবগুলো আপনি যেগুলো বিষয়তে এক্সপার্ট সেগুলো আপনাকে তুলে ধরতে হবে তো আমি আমি যেহেতু এগুলো বিষয়ে মোটামুটি কাজ পারি তাহলে আমি কি দিলাম প্রথমগুলো আমি বলে দিলাম বলে দেওয়ার পর এবার আমি চাচ্ছি যে আমি বাকিগুলো দিব তাহলে আপনি এখানে দিতে পারেন এক্সপার্ট ইন এক্সপার্ট ইন ধরেন ফেসবুক আমি বলছি যে আগেরগুলোতে হয় না ফেসবুক অ্যাডস আমরা এখানে আমাদের কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করব। অবশ্যই এটা আপনার প্রোফাইল র্যাঙ্কিং করতে অনেক হেল্পফুল মানে অনেক হেল্প করবে আর কি তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এটা আমি একটা কিওয়ার্ড দিলাম তারপরে ধরেন ফেসবুকের আরও কয়েকটা কিওয়ার্ড আমি ইউজ করি Facebook marketing marketing Facebook marketing দিছি ফেসবুক ওকে এটাই থাকবে আপাতত ফেসবুক মার্কেটিং একটা কাজ করি ফেসবুক মার্কেটিংটা আমি প্রথমে দিয়ে দিই দেওয়ার পরে সেকেন্ডে আমি অ্যাড ক্যাম্পিংটা ইউজ করি তাহলে এটা ভালো লাগবে আর কি okay Facebook marketing Facebook ad campaign এবার আমি দিতে পারি হচ্ছে ধরেন এসিওর ভিতরে দিব না ওকে লিঙ্ক বিল্ডিং লিঙ্ক এখানে ডাইরেক্ট আমি one page one pace one pace SEO off page of pace pace SEO off pace SEO তারপরে আমি দিতে পারি হচ্ছে ধরেন social media marketing social media marketing social media marketing তারপরে দিতে পারি হচ্ছে ধরেন ইউটিউব ইউটিউবের দিয়ে দিব আমরা ইউটিউব ইউটিউব মার্কেটিং এটা রাখলাম আমি একটা কিওয়ার্ড কারণ ইউটিউবের গিক আমার পাবলিশ হবে সেজন্য আমি কিওয়ার্ডটা রাখলাম মোটামুটি এখানে চার পাঁচটা বলে দিলাম এবার আরেকটা বলে দিই আমি স্পেসিফিকভাবে ইনস্টাগ্রাম ইনিস ইনিস্টা ইনস্টাগ্রাম মার্কেটিং মার্কেটিং তারপরে আমি দিতে পারি হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং তারপরে আমি দিতে পারি আর কী কী শিখবো আমরা আরও অনেক কিছুই তো শিখবো ভিডিও এডিটিং তারপরে দেওয়া যায় হচ্ছে email marketing email marketing and template design email marketing and template design যদি একটা লেগি সমস্যা নাই ইমেল মার্কেটিংয়ের ভিতরে এগুলো পড়বে তো তারপরে আমরা দিতে পারি হচ্ছে উকোমার্স উকোমার্স উকোমার্স ওকে আরে ভাই commerce product upload upload or SEO দেওয়া যাবে না কমার্স প্রোডাক্ট আপলোড তারপরে আমরা দিতে পারি হচ্ছে ধরেন মোটামুটি কয়টা গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটাকে আরেকটা কি ইউজ করা যায় ডাটা এন্ট্রি আমরা ইউজ করব নাকি ওকে আমরা আপাতত দিয়ে দিই লাস্টে and and and virtual essentialist data entry link building expert backlink expert দিয়ে দিই এটা আমি আরেকটা অ্যাড করলাম ব্যাকলিংয়ের গিক থাকবে ব্যাকলিং আরে ভাই সমস্যা কি ব্যাকলিংস ব্যাকলিং লিঙ্ক বিল্ডিং দিয়ে দিই link building expert backlink expert okay okay backlinks সমস্যা নাই হয়ে গেছে তো এখানে আমি দুই একটা অংশ মানে দুইটা অংশই ধরতে গেলে আমি বলে দিলাম একটা হচ্ছে আমার আমার প্রফেশনালিটি কীগুলো কী কী আমি যেগুলো টপে রাখছি সেটা এবং আমি কি কি দক্ষ এখানে চাইলে আপনি আরও কিছু অ্যাড করে নিতে পারেন সেটা আপনার রুচি যদি আপনার আরও কোনো স্কেল থাকে হয়তো গ্রাফিক ডিজাইন থাকতে পারে এগুলো যদি আপনি চান এখানে অ্যাড করে নিতে পারেন যদি ইমেল ট্যাম্পলেট ডিজাইন হয় সেটা এখানে অ্যাড করে নিতে পারেন আপনার রুচি এখানে যতগুলো দেবেন এগুলো আসলে আপনার প্রোফাইলে কোনো সমস্যা নাই কিন্তু আপনার গিকের বেলায় র্যাঙ্ক করতে হেল্প করবে এগুলো কিওয়ার্ড ফিরোজ ভাই বিষয়গুলো বোঝা গেছে আর এখানে কে গেছে নাহিদা পারবেন বাপ্পি হারুনুর রশিদ এটা আমি আপাতত আপডেট করে নিই হ্যাঁ আবার কেটে গেলে সব যাইব তো ওকে আপডেট করে নিলাম এবার আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমি কি কি বিষয়ে বা আপনি কোথা থেকে কাজগুলো শিখছেন সেটা সেম ঠিক আছে তো আমি এখানে ইউজ করতে পারি আপনি চাইলে ইউজ করতে পারেন আমি আপাতত আমাদেরটা ইউজ করি I have I have okay I have uh, starting starting starting starting um, starting Nadia started the started started is sorry sorry started is tra uh, date okay কি ইউজ করা যায় এখানে ওকে এটা আমাদেরটা ইনস্টিটিউট দিয়ে দিই new life learning institute okay IT institute অথবা শুধু দিলে হবে institute new life learning IT institute new life learning new life learning IT institute institute তারপরে আমরা কি দিতে পারি institute for for one year okay সমস্যা নাই এটা আমি ইউজ করি আপাতত এখন কি লেখা যায় ডেসক্রিপশনগুলো হচ্ছে কি একটু টাফ মাথা কাটা কাটা লিখতে হয় আমি ওকে আমি লিখি তাহলে আমি এই কাজগুলো খুব নিখুঁতভাবে করব I will do I will do this this this this this I will do this thing thing um, thing in very very perfectly perfect perfect perfect perfectly perfectly perfect perfect okay perfect I do I do this thing is very perfect away away uh, আমি এই কাজগুলি খুবই নিখুঁতভাবে করি আমি ইতিমধ্যেই আমি I have I have I have already তো এখানে আরও কিছু লেখি I have already already completed complete complete completed a lot of of work lot of work lot of work any lot of work and and use করি and my my client clients এরপরে যদি বায়ার বলে যে হ্যাঁ তোমার প্রুফ দেখাও তখন পড়বেন ঝামেলায় clients clients have clients have commented না এখানে লট অফ ওয়ার্কটা ইউজ করি কারণ এটা ইউজ করলে এটা তো আমার রিভিউ আছে ঠিক আছে কিন্তু আপনাদের তো রিভিউ নাই তাহলে বিপদে পড়বেন তো যাই হোক এখানে আমি আপাতত এটা ইউজ করি আই আমি যা করি তার সব ম্যানুয়ালি করি এটা লিখি নাহলে লিখতে হবে যে আমি ছোট বিজনেস অথবা বড় বিজনেসের জন্য হেল্প করব তাহলে কি আই আই লাভ পছন্দ করি helping helping helping helping helping pick pick or small small small small small business or by business business all all I do uh, all I do is উম, এটা ইউজ না করি আহ, আমি আশা করি আমি আশা করি আপনি আমার কাছে খুশি হবেন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে দ্বিধা করবেন না এরকম কিছু লেখা যায় I hope I hope I hope will I hope I hope I hope you will I hope I hope you will I hope you will be happy happy with with my work work don't sorry sorry sorry don't don't uh, it says to me to let me me if you have any question any any any any any any questions questions questions questions okay তার মানে হচ্ছে আমি আশা করি আপনি আমার কাজে খুশি হবেন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে দ্বিধা করবেন না হ্যাঁ ওকে চলবে কপি তো এবার একটা কাজ করি আমরা আমাদের গরিবের একজন ইংলিশ টিচার আছে দেখি আমাদের হয়েছে কিনা উল্টাপাল্টা কিছু দুই একটা সংখ্যা এদিক সেদিক হতে পারে মানে দুই একটা শব্দ মানে শুনতে একটু অন্যরকম লাগতে পারে কিন্তু একজাক্টলি ট্রান্সলেটের ভিতরে গেলে এরকমই হয় কম বেশি হবে এটি স্বাভাবিক তো দেখি আমরা কি লেখলাম আমি ডিজিটাল মার্কেটার এবং এসিও পেশাদার Facebook marketing Facebook marketing Facebook ad campaign on page SEO এবং off page SEO social media marketing YouTube marketing Instagram marketing video editing email marketing ও কমার্স প্রোডাক্ট আপলোড এবং ব্যাকলিং বিশেষজ্ঞ আমি ফ্রিলান্সিং বিষয়ে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট থেকে দুই বছরের প্রশিক্ষণ নিয়েছি আমি খুব নিখুঁতভাবে এই জিনিস এই জিনিস ওকে মানে এই জিনিসগুলো জানি আর কি ইতিমধ্যে অনেক কাজ শেষ করেছি আমি বড় বা ছোট ব্যবসায় সাহায্য করতে পছন্দ করি আমি আশা করি আপনি আমার কাজে খুশি হবেন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে দ্বিধা করবেন না চলবে চলবে না ইয়ে নাই হারুন রশিদ ভাই পারবিন আছেন চলবে ডেসক্রিপশন তো ওকে এই ড্রাইভের আপনি ডিসক্রিপশন এখানে আমি বলে দেই এখানে কখনো কখনো আমরা এখানে ডিজিটাল মার্কেটিংটা ঠিক রাখতে পারেন হ্যাঁ আবার এখানে প্রথমে সিও প্রফেশনাল দিবেন দিয়ে মানে উলট পালট একটা এদিকে একটা ওদিকে অথবা লাস্টে মানে অ্যান্ডের পরে সোশ্যাল মিডিয়া মার্কেটার দিতে পারেন আপনার তিন আপনারা এখানে যেরকম আছে না জাস্ট ওরকমভাবেই করবেন এখানে একটা বা দুইটা শব্দ চেঞ্জ করে এখানে সোশ্যাল মিডিয়া রাখতে পারেন অথবা ডিজিটাল মার্কেটিংটা রাখতে পারেন অথবা ইউটিউব মার্কেটিং এক্সপার্ট রাখতে পারেন বা মার্কেটার রাখতে পারেন এখানে আপনি এই দুইটা দুইটা শব্দ উলট পালট করে দিবেন তাহলেই ঠিক আছে আর এখানে যে আছে না এগুলো উলট পালট করে দেবেন একটা পরে একটা মানে বোঝা জানো যায় না যে আপনি এরকম হুবহুব কপি করে দিচ্ছেন আপনার মতো হয়তো অফ পেজটা আগে রাখবেন না ওয়ান পেজটা আগে রাখবেন অথবা ইউটিউব মার্কেটিং আগে রাখবেন অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং আগে রাখবেন মানে উলট পালট করে রাখবেন আর কি তাহলে আর কপিরাইট হবে না আর এখানে আপনি যদি নিজের মতো করে বাকিটুক লিখতে পারেন এইটুক আপনি আপাতত এই যে এইটুক আপনার মতো ট্রাই করবেন যদি এর থেকে ভালো ডিসক্রিপশন লিখতে পারেন লিখবেন আর না লিখতে পারলে এটাই আপনি অন্য একটা সিস্টেমে বাংলাটা পড়ে আপনার নিজের মতো করে লিখবেন হ্যাঁ গুগল ট্রান্সলেট তো আছে এখানে আপনি বাংলা বললে ইংলিশটা চলে আসবে এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই ঠিক আছে তো আমাদের তো আর ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ না আমরা তো বাঙালি ঠিক আছে তো এটা নিয়ে কোনো হ্যাসেল পাওয়ার কোনো দরকার নাই তো আমরা আপাতত এটা কমপ্লিটলি হয়ে গেছে আমি মনে করি তো এবার আমি এখানে আসবো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা আমি দিব হচ্ছে প্রথমে আপনি দিবেন হচ্ছে ইংলিশ ওকে ইংলিশ ইংলিশ চলে আসে আমরা ইংলিশটা দিয়ে দিই এটা দিব হচ্ছে এন্ড এটা দিলাম এখানে দুইটা দেখাচ্ছে তাহলে আমি বেসিকটা ডিলিট করে দিলাম এখানে আপনি চাইলে আরও কিছু ইউজ করতে পারেন বাংলা দিতে পারেন বাংলা পারেন বাংলা বাংলাই হচ্ছে আমাদের মূল ভাষা ওকে বাংলা লিখলে তো হবে না এখানে লিখতে হবে বেঙ্গলি বেঙ্গলি ওকে বেঙ্গলি লিখলেন বেঙ্গলি লেখার পরে এটা দিবেন হচ্ছে নেটিভ তো এটা ইউজ করবেন আরও যদি কয়েকটা ইয়া পারেন তাহলে সেটা আপনি দিয়ে দিতে পারেন আপনার রুচি এখানে আপনি উর্দু ইউজ করতে পারেন উর্দু অথবা হিন্দি হিন্দি অবশ্য আমি একবার হিন্দির বিপদে পড়ছিলাম তো আপনার কাছে গুগল ট্রান্সলেট থাকলে পৃথিবীর সব ভাষায় পারেন সমস্যা নাই বেসিক অথবা কনভারসেশন দুইটার একটা ইউজ করবেন আমি আপাতত এটা দিয়ে দিলাম এবার আমাদের ইয়া আর নাম জানি কি হারুন রশিদ ভাই হ্যালো আছেন আপনি হ্যালো আনমিউট করে কথা বলেন আপনার কথা শোনা যাইতেছে না জানি না কেন হারুনুর রশিদ ভাই নাই হ্যালো কথা বলতেছে না তিনি আছে কিন্তু কথা বলতেছে না ওকে যাই হোক আর এখানে আপনি এই ফেসবুকগুলো গুগলগুলো এগুলো লিঙ্ক করে নেবেন সবগুলো লিঙ্ক না করলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যায় পড়বেন টুইটার গুগল ফেসবুক এখানে যতগুলো আছে এগুলো অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করে লিঙ্ক করবেন এখানে এখানে ক্লিক হ্যাঁ এখানে ক্লিক করলে লিঙ্ক হয়ে যাবে ক্লিক করলে লিঙ্ক হয়ে যাবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সাথে সাথে লিঙ্ক হয়ে যাবে তো আপনি এই অ্যাকাউন্টগুলো করে রাখবেন সবগুলো করে রাখবেন এখন আপনাকে একশো পার্সেন্ট প্রোফাইলটা অ্যাড করতে হবে কিছু করার নাই এই ক্ষেত্রে ঠিক আছে তো আপনি এটা করবেন আশা করি এটা আমি আপাতত দেখাচ্ছি না কারণ এটা আপনি করতে পারেন একটা ক্লিক করলে চলে আসবে ধরেন আমি গুগলটা অ্যাড করলাম একটা করে দিই আপাতত গুগল যেহেতু আমার এখানে আছে তো গুগলটা আমি অ্যাড করে দিই হারানুর রশিদ হ্যাঁ কিছু একটা বলতেছে এতক্ষণ কথা বলেন কীভাবে ফোন দিয়ে আসেন ফোন দিয়ে আসেন সমস্যা নাই যখন একটা অ্যাড করবেন দেখেন সাথে সাথে এখানে একটা কি নীল বাটন ছিল এখন মানে কালো বাটন হয়ে গেছে তো এবার আমি স্কিলগুলো অ্যাড করবো স্কিলগুলো কী কী আপনি যেগুলো বিষয় পারেন প্রথমে আপনি দিবেন হচ্ছে digital marketing digital digital marketing marketing এটা দিবে হচ্ছে এক্সপার্ট তারপরে দিবেন হচ্ছে SEO SEO search engine optimisation দিবেন হচ্ছে এক্সপার্ট তারপরে এসিও অডিট এসিও আমি আপাতত এগুলো দিয়ে যাইতেছি হ্যাঁ এগুলো আপনি শিখবেন সমস্যা নাই তো এগুলো এক্সপার্ট তারপরে দিয়ে দিবেন হচ্ছে Facebook ad campaign Facebook ads Facebook অ্যাডে এক্সপার্ট তারপরে দিবেন হচ্ছে ধরেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখবো এখানেও আমার কিওয়ার্ডগুলো ভালো করে দিব Facebook Facebook ads management Facebook ad design অথবা ম্যানেজমেন্ট এগুলো এক্সপার্ট ফেসবুক দেখি আরও কয়েকটা অ্যাড করা যায় কিনা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নাই তার মানে এটা হবে না ওকে ওকে কপি রাইটিং ওকে এটা লাগবে না ধরেন ফেসবুকের হয়ে গেছে তারপরে আপনি দিতে পারেন হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম সবগুলো বড় হাতের হয়ে কেন ইনস্টাগ্রাম মার্কেটিং বা ম্যানেজমেন্ট দিয়ে দিবেন যেহেতু মার্কেটিং এখন ইউজ করতে দেয় না তাহলে আমরা এটা ইউজ করব তারপরে ধরেন আমরা ইউজ করব হচ্ছে মার্কেটিং গেছে এবার ইনস্টাগ্রাম গেছে এবার লিঙ্ক বিল্ডিং দিতে পারি অথবা on page off page link building link building link building নিতেছে না তার মানে সমস্যা নাই তাহলে এটা আমি ক্লোজ করি ব্যাকলিং কথাটা লেখা যায় কিনা ব্যাকলিংস হ্যাঁ ব্যাকলিংস লেখা যায় তাহলে ব্যাকলিং এক্সপার্ট মোটামুটি এখানে দশটি স্কিল দিতে হবে YouTube management YouTube YouTube marketing okay লেখা যায় তাহলে আমরা ইউটিউব মার্কেটিংটা দিয়ে দিলাম এক্সপার্ট ইউটিউব দেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে ধরেন আমি আরও কি কি পারি ভিডিও এডিটিং দিতে পারি ভিডিও এডিটিং ভিডিও এডিটিং ইন্টারটেড ইন্টার ইন্টারমিডিয়েট দিলে হবে তারপরে আমি আরও কিছু ইউজ করব Facebook post design Facebook Facebook post design এটাও পারি সমস্যা নাই এটাও এক্সপার্ট লেভেলের তারপরে আমি দিতে পারি হচ্ছে গ্রাফিক ডিজাইন আসি মোটামুটি গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইন দিবেন হচ্ছে ইন্টারটে ইন্টারমিডিয়েট তারপরে তারপরে আমরা আর কি ইউজ করতে পারি টুইটার টুইটার টুইটার যদি মার্কেটিং লিখতে যাই কিনা না তাহলে টুইটার অ্যাডস লেখা যায় কিনা হ্যাঁ অ্যাডস লেখা যায় এটা আমরা আপাতত এক্সপার্ট লেভেলে দিয়ে দিব তারপরে আমরা social media marketing social media media marketing দিয়ে দিব হচ্ছে এক্সপার্ট লেভেলের social media social social media media management দিয়ে দেবো এক্সপার্ট লেভেলের আমি যা যা পারি মোটামুটি সব লাগাই দিই দেখি প্রোডাক্ট আপলোড দেখে আছে কিনা product upload product product product upload okay আছে এটাও আমি পারি সমস্যা নাই তারপরে আর কি দেওয়া যায় কয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ওকে আর দু একটা ইউজ করা যাবে তো আর না করা উত্তম তো এবার আসি হচ্ছে এডুকেশন এডুকেশনটা দিবেন হচ্ছে ধরেন এসোসিয়েস দেখি কলেজ বাংলাদেশ আপনি এখানে আপনার ইয়া দিতে পারেন ওকে এক সেকেন্ড অ্যাসোসিয়েট মজর আপনার ইউনিভার্সিটির নামটা দিয়ে দিয়েন কত সালে শেষ করছেন এটা দিয়ে দিয়েন সমস্যা নাই আপনি যেখান থেকে পড়াশোনা করছেন ওইটা দিয়ে দিবেন অবশ্যই এখানে বলবেন যে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশ ঢাকা ঢাকা কলেজের নাম হচ্ছে দেখি টাইটেল দেখি হয় কিনা এটা হচ্ছে আপনার ই দিতে হবে কলেজের নাম আমি দিয়ে দিয়ে আপাতত BSc computer computer computer science দিয়ে দিই হ্যাঁ computer science computer science science science science S I okay science দিয়ে দিলাম গ্র্যাজুয়েশন শেষ করছি ধরেন আপাতত বাইশ একুশ কলেজ এটা তো দিছিলামই আবার ঢাকা বাংলাদেশ ঢাকা দিয়ে দিই Dhaka College Dhaka University okay চলবে আপাতত দিয়ে দিলাম আপনারে বিসিএস বা মানে বেচি পাস করা ছেলে তো সমস্যা নাই এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন এটা আমাদেরটা ইউজ করতে পারেন সেটা হবে এটা এটা কেউ দেখতে আসে না ঠিক আছে এগুলো কিছুই এগুলার কোনো কামই নাই হ্যাঁ আর এটা আপাতত লাগবে না আর এখানে সেটিংস আমরা যদি দেখি এখানে আপনি কী কী চাইলে হাইড করে রাখবেন সেগুলো এখানে বলে দেওয়া আছে শেয়ার অ্যাক্টিভিটি ইনফরমেশন যদি আপনি যদি চান এগুলো আপনি হাইড করে রাখতে চান বা আপনার স্কিলগুলো হাইড করে রাখতে চান যদি সবগুলো আপনি রেটিং হাইড করে রাখতে চান অর্ডার হাইড মানে অর্ডার পার্সেন্টেজ হাইড করে রাখতে চান মানে এ টু জেড এখানে যা যা আছে সব কিছু আপনি হাইড করে রাখতে পারবেন কিন্তু আমি চাই না যে এটা হাইড করা রাখা কারণ এটা আপনি যদি অন করে দেন এটার উপর বেস করে কিন্তু আপনার ক্লায়েন্ট আসবে যদি ধরেন আমি কি চাচ্ছি ইওর অর্ডার ধরেন নাম্বার অফ কমপ্লিট অর্ডার আপনি কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন সেটা যদি হাইড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তাহলে ওইটা হাইট হয়ে যাবে এই হচ্ছে আবার আমাদের সবগুলোই চালু থাকবে ওকে সেভ করে দিলাম আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি মোটামুটি কমপ্লিট এখন হারুনুর রশিদ ভাইয়ের কাজ হবে প্রথমে আপনার একটা ছবিটা দেওয়ার জন্য এবং এখানে এখানে দেখেন বাকি এই এটা স্টেপটা আমি বাদ রাখছি এটা আপনি টোটালি কমপ্লিট করে ফেলবেন এটা কমপ্লিট আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার যেটা আমাদের করতে হবে এখান থেকে ক্রিয়েটে গিকে আমরা ক্লিক করব এখানে কিছু কাজ আছে তাহলে আমাদের কাজ শেষ তো এখানে আমরা ক্লিক করার পর ওকে এখন তো গিকে চলে আসছে এখানে সেটিংসে তো আরও কিছু আসার কথা ছিল তো ওকে যাই হোক আসতেছে না তার মানে ওটা হয়তো চলে গেছে তো আপাতত আপনি ছবি দেন বিলিং ইনফরমেশন সেটিংস দেখি সেটিংস সিকিউরিটি ফুল নেম এগুলো সব অ্যাকুরেট রাখবেন সিকিউরিটিতে যাই ওকে সেপসেন্স ইনফরমেশন ওকে এখানে দেখেন আমরা চলে আসবো হচ্ছে এই জায়গায় এই জায়গায় আসার পরে এটা হচ্ছে বিজনেস নেম আপনার যদি বিজনেস নেম থাকে দিবেন ডেসক্রিপশন থাকলে দিবেন ক্যাট নন প্রফিট কিনা এটা এটা চাইলে এগুলো আপনি সিলেক্ট করতে পারেন না করলে কিছু যায় আসে না এগুলো আপনি চাইলে দিতে পারেন এটা হচ্ছে আলাদা একটা জায়গা তো এগুলো থাকা আপাতত আমি আরেকটা জিনিস খুঁজতেছি সেটা এখন নাই মেবি উঠে দিছে আগের নিয়ম নাই সব চেঞ্জ ওকে আমি অ্যাকাউন্টটা টোটালি করে ফেলছি আপনি জাস্ট ছবিগুলো অ্যাড করবেন ছবিগুলো অ্যাড করলে হয়ে যাবে আর আপনি যখন এই অ্যাকাউন্টে কি লগ করতে পারবেন আপনার কি সব কিছু আছে এখন হ্যালো কিন্তু কথা বলবো না তাহলে সমস্যা তার জিমেলটা আমি দিয়ে জিমেল আর পাসওয়ার্ডটা যদি পান তাহলে আপনি যা লগ ইন করলে হয়ে যাবে আমি আমার আমার এখান থেকে আমি আর আমার আর কোনো কাজ নাই তাহলে আমি এখান থেকে আমি লগ আউট করে দিই কারণ আমার প্রবলেম হতে পারে ঠিক আছে হ্যালো তাহলে আমি এখান থেকে আমি লগ আউট হয়ে গেলাম তো এখানে আসার পরে আমি সেটিংসে চলে আসবো যেহেতু আমার অ্যাকাউন্ট এখানে আমাকে ইউজ করতে হয় তো আমি এখান থেকে এসে সাইন আউটকে ক্লিক করে দেবো তাহলে আমার লাস্ট ডিভাইড ডিভাইস কোথা থেকে অ্যাক্টিভ হয়েছিল সেটা এখান থেকে সাইন আউট হয়ে গেলে আমার আর কোনো প্রবলেম হবে না ওকে সাইন আউট করে দিলাম সাইন আউট ওকে এবার আমি যেটা করব আমার আর কোনো কাজ নাই আমি আপনার মেলটা দিয়ে দিছি মেলটা যদি নিতে পারছেন কিনা কে জানে একটু মেসেজ করেন তো আপনি কি মেলটা নিতে পারছেন হ্যালো ওকে তারপরে হ্যাঁ আমি জুমের চ্যাটবক্সে দিয়ে দিলাম পাসওয়ার্ডটা তো দিয়ে দিছি অনেক আগেই আপনি পাসওয়ার্ড তো আছে নাকি ওকে তাহলে আর কোনো কাজ নাই এখানে আমি তাহলে আমি সব কিছু ইয়া করে দিলাম ফালাই দিলাম হুম তো আমি এনকম মোড থেকে বেরিয়ে গেলাম তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ আশা করি যারা অ্যাকাউন্ট করেন নাই তারা এভাবে অ্যাকাউন্ট করতে পারবেন আর যারা অ্যাকাউন্ট করছেন ইতিমধ্যেই তাদের অ্যাকাউন্টগুলো এইভাবে এখানে যা যা আমি অ্যাড করছি সেভাবে অ্যাড করে ফেলেন কারেকশনগুলো করে ফেলেন তাহলে কমপ্লিটলি হয়ে যাবে